সরি ইয়ার ভিডিও বানাচ্ছি তার জন্য তোমাদের লোল দেখাচ্ছি সরি ভাই আবে সরি টাইগার ভাই আর মহেশ ভাই নাকি গাছ দেখতে পাচ্ছি ফায়ার রাউন্ড দিতেছি এখন আমি একজনকে পাল্টে মারবো আর যদি না পাই তারপর একজন মারার পর তারপরে চলে এলিমিটেড হবো তো গাইজ যারা যারা দেখেন ভিডিওটা দেখতে দেখেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো হাসির বিনোদন তো গাইজ যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকো আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে অনেক ডায়মন্ড গিভওয়ে করবো তো তোমরা যারা যারা গিভওয়েতে জয়েন করতে চাও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এদিন গিভওয়ে দেবো তার কিছুদিন আগে আমি জানাই দেবো যে আজ গিভওয়ে হবে আপনারা এখনও সাবস্ক্রাইব করুনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা তো গাইজ দেখতে পাচ্ছ রেজাল্ট একজনকে হেডশট মারছিলাম সো এই ম্যাচে যদি পারি হেডশট দিয়ে মারতে তাই তাহলে- আরে ভাই আনলিমিটেড বলো আলটা আমি দুইটা নিয়ে এসেছি ও মাই গড ওপি ওপি তো গাইজ যদি পারি এই ম্যাচেই জিতে যাবো রেজাল্টটি গোল দিয়ে দিই পারি নাহলে মনে হয় না হলেও সমস্যা নেই কারণ ওদের সঙ্গে অলরেডি আমি তো করে দিচ্ছি কিন্তু ওদের সঙ্গে আমি মজা করে ফেলছি তো গাইজ ডেজার্ট ইগল যারা যারা ভিডিওটা দেখছিলেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে অল টাইম থাকবেন আর আশা করি আমরা নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে অনেক আনবো তো গাইজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন আশা করি আর কিছুদিন পর ডায়মন্ড ভিডিও হবে সো সবাই জয়েন হবেন টাটা বাই বাই ভালো থাকেন আশা করি